এমনকি দেখেছেন তার বড় জোয়ার সৃষ্টি হয়েছে আড়াইশো কিলো দূর থেকে একটা লোক হিরো আলমকে ভালোবেসে তার শরীরের ভেতরে হিরো আলমের ছবি লাগাইয়া বগুড়ে চলে এসেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা হুজুর এবং বক্তাদেরকে দাওয়াত করি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওয়াইজ করার জন্য ওয়াইজ করবে কি নবীর শাহানে আল্লাহর শাহানে সাহাবিক রামের শামে শানে এবং কোরআন হাদিস নিয়ে রেফারেন্স করে আমাদেরকে বুঝিয়ে কিছু ওয়াজ নসিহত করবে তবে এই ওয়াজ যদি করে তিনি তিনি আসবে ওয়াজের ময়দানে ওয়াজ করার জন্য এক ঘন্টা অথবা দেড় ঘন্টা ওয়াজ করে কোনো হুজুর এর থেকে বেশি কোনো হুজুর ওয়াজ করে না তবে এই এক দেড় ঘন্টার মধ্যে যদি অর্ধেক সময় তিনি ওই হিরু আলম নেতা আলম সাকিব খান ওমর সানি মৌসুমি শাবনুর এদের গল্প বলতে গিয়ে আমরা ওদেরকে ওয়াইজে নিয়ে আসি হুম চলুন আজকে আমরা এমন একটা হুজুরের ওয়াজ শুনবো যে হুজুরের ওয়াজের মাঠে এসে ওয়াজের বক্তব্য দিতে গিয়ে উনি হিরো আলমের ওয়াজ শুরু করেছে আমরা কি হিরো আলমের ওয়াজ শোনার জন্য ওনাদেরকে দাবত করি মানে এই ধরনের কিছু কাঠমোল্লা এই দেশে বর্তমানে অনেকটা বেড়ে গিয়েছে ওয়াইজের কিছু জানে না মানে ওই গল্প স্বল্প মিলিয়ে এগুলো বলে দিলে এগুলো ওয়াজ হয়ে যায় আমরা কি বলছি ওনাদেরকে ওই সমস্ত আলতু ফালতু মানুষের কথা বলতে এমনকি দেখেছেন তার সৃষ্টি দূর থেকে একটা লোক হেরো আলমকে ভালোবেসে তার শরীরের ভেতরে হিরো আলমের ছবি লাগাইয়া বগুড়া চলে এসেছে চিন্তা করে দেখছেন কত বড় ভালোবাসা আর নতুন করে আপনারা দেখেছেন বগুড়ার কিছু সন্তান যার নাম হলো হিরো আলম এ যুবকের কথা কও না কে ওই হিরো আলম কিন্তু এক তারিখে ভোট হবে শুধুমাত্র এমপিতে দাঁড়ায় নাই একসঙ্গে দুইটা আসন থেকে এমপিতে দাঁড়াইছে যদি লাইয়া যায় কথা কি বোঝেন নাই বগুড়ার হেরো আলম একসাথে দুই